কোথায় হবে গো নতুন করে বিয়েটা নতুন করে বিয়ে কোথায় হবে কি ছাদনা তলায় কোথায় আমার নতুন করে হবে বিয়ে সেই শ্মশান ঘাটেতে আমার ছেলে নাতি বর যাত্রী যাবে বিয়ে ঘাটেতে শুনুন পরবর্তী শিল্পী কণ্ঠে গান